উনিশ সালে আদানি গ্রুপের সাথে বাংলাদেশ যে বিদ্যুতের চুক্তি করেছে সেই চুক্তিটি ছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ করা কিন্তু জানা যায় আদানি গ্রুপ ভারতের শ্রেষ্ঠ ধরনী কোম্পানি ভারত সরকারের সাথে অসৎ পথের উপার্জিত টাকা নিয়ে ভারত সরকারের সাথে মামলা মকদ্দার কথাও শোনা গিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ অসম্ভব ধারণা করা গিয়েছে দুই সালে মার্চ মাসের ১৯ তারিখে বৃহস্পতিবার সাতটা আটত্রিশ মিনিটে আদানি গ্রুপ থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ শুরু করে জানা যায় আদানি গ্রুপের সাথে বাংলাদেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হইতে সরবরাহ এমন চুক্তি হয় কয়লা উত্তোলন কয়লার ফিট হইতে কোনো ধরনবশত শ্রমিক ধর্মঘট দুর্ঘটনা কাজের বেগার বন্যা জ্বর ভূমিকম্প সহ যত সিস্টেম লস হয় সব বাংলাদেশ বহন করিবে যা চুক্তি হয়েছে তাই থাকবে সেখানে তো ব্যাস কম হবি এটা ডিপেন্ড করে ওয়ার্ল্ডের প্রাইসের উপর ইন্ডেক্সের উপর সো যা আমাদের চুক্তি হয়েছে সেভাবে আমরা পাওয়ার আনবো কয়লা প্রাইসিং কিভাবে হয় কয়লার প্রাইস ওয়ার্ল্ড মার্কেটে বিভিন্ন ইন্ডেক্স প্রাইসের উপর নির্ভর করা হয় তো চুক্তিতে যেভাবে ইন্ডেক্স প্রাইস করা আছে সেভাবে আমরা যাব এবং বিদ্যুৎ প্রতি ইউনিট কত দামে তাও চুক্তিতে উল্লেখ হয়নি সব বিষয়ের ফয়সলা নিয়ে ছাব্বিশে মার্চের মধ্যে ভারত যাচ্ছে বাংলাদেশের বিশেষজ্ঞ প্রতিনিধিরা আদানি গ্রুপের সব চুক্তি মতামত দেওয়ায় আমরা যেন আম্মকের স্বর্গে বাস করছি